আরএফএল কোম্পানিতে চাকরি করা যাবে কি যাবে না আরএফএল কোম্পানিতে শুধু চাকরি না এই প্রাণ কোম্পানির যত পণ্য আছে মুসলিমরা এই পণ্য সবাই বর্জন করবে ইহুদি খ্রিস্টানদের পণ্য আপনি কিনতে পারেন কিন্তু কাদিয়ানিদের পৃষ্ঠপোষক যারা তাদের পণ্য আপনারা কিনবেন না কাদিয়ানিরা মুসলমানদের মধ্যে থেকে মুসলিমদের রূপ ধরে এই কাফের গুলো মানুষকে পথভ্রষ্ট করছে যেমন আহলে কোরআন যারা আহলে কোরআন এরা হলো অমুসলিম কত মনে থাকবে কাদিয়ানিরা যেমন কাফের আহলে কোরআনরাও কি কাফের এদেরকে দেখে আপনারা কখনো পথভ্যস্ত হবেন না সাবধান আহলে কোরআনের সংখ্যা এত বেড়ে গেছে এখন বর্তমানে যেহেতু ফেতনার যুগ ওদের ফেতনা বেড়ে যাচ্ছে আহলে কোরআনের কেউ মারা গেলে ওর জানা যায় যাবেন না খবরদার ওকে মুসলিমদের গোরস্থানে দাফন করবেন না ঠিক কাদিয়ানিরও একই অবস্থা তো আর কোম্পানি এবং প্রাণ এই কোম্পানি কাদিয়ানিদের পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশের বহু মানুষের ইমান নষ্ট করছে প্রাণ ছাড়া আর কোনো কোম্পানি নাই আছে সেইগুলোর পণ্য কিনবেন আপনি চাকরি করবেন কেন এখানে চাকরি করার দরকার নেই কেউ যদি আসরের ওয়াক্তের ইমামতি করে তখন ইমামের তখন ইমামের ওই দিনের ফজর ও জবর যদি না পড়ে তার পিছনে সালাদ ছড়া যাবে কি বললেন কি প্রশ্ন এটা মানে ইমাম ফজরও পড়েনি জহরও পড়েনি ও আবার ইমামতি করছে আসরের এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এমন যদি পর্যায় থাকে যে এমন যদি পর্যায় থাকে সে ফজর বা জবর করতে পারেনি হয় কোনো বিপদে পড়েছিল অ্যাক্সিডেন্ট করেছে বা মেডিকেল ছিল এরকম হতে পারে না তো এর পিছনে হবে কিন্তু নর্মালি হয়তো শ্বশুর বাড়ি গেছে স্ত্রী সহবাস করেছে গোসল করেনি খাটাস তো গোসল করেনি হয়তো জহর করেনি কি ফজরও করেনি আসরের টাইমে গোসল করে আসরের সালামে গেছে এ আবার ইমামের কথা বলছে এরকম ইমাম আছে এ প্রশ্নের উত্তর কি করে দিব আমাদের হ্যাঁ? ইমামতি করছে তাহলে সুস্থ মানুষ এরপরেও এই ইমামের পিছনে সালাদ পড়লে মুক্তাদের সালাদ হয়ে যাবে ঠিক আছে মুক্তাদের সালাদ হয়ে যাবে সমস্যা নেই বর্তমানে ফজর সালাতের আজান ওয়াক্ত হতে প্রায় তিরিশ মিনিট পর দেওয়া হয় এক্ষেত্রে নফল সিয়ামের সাহারি সে সময় খেলে সিয়াম হবে কি দারুণ সুবিধাবাদ জিন্দাবাদ ধান্দাবাদ জিন্দাবাদ সারা বছর ফজরের আজান দেয় ওয়াক্ত হওয়ার তিরিশ মিনিট পরে সারা বছর যারা নফল সিয়াম পালন করে এদের সিয়ামগুলো নষ্ট করে দেয় বুঝছেন এই বেদাতি মসজিদগুলোতে এই সর্বনাশটা করে আর রমাজান মাস যখন আসে ওরা ঠিক ওরা বেশি আহলাদিস হয়ে যায় আহলাদিস তার যে টাইমে আজান দেয় ওরা দুই তিন দিন আগেই পারে এটাকে জানতে এই বেদাতিদের লজ্জা হলো না আল্লাহ ওদেরকে হেদায়ত দান এত বেহায়া এত নির্লজ্জ এই বেদাতি ইমাম হলো এদের সর্বলজ্জা কিছু নেই